বরিশাল শেরি বাংলা মেডিকেলে শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া এক নবজাতককে প্রায় দুই ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার আঠারোই জানুয়ারি সকালে নবজাতকটি চুরি হওয়ার পর বিকেলে তার মায়ের কাছে হস্তান্তর করে মেট্রোপলিটন পুলিশ শিশু চুরির ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান নগরীর কাউনিয়া বিসিক্রোট এলাকার বাসিন্দা একটি কারখানার শ্রমিক মোহাম্মদ হেলালের স্ত্রী কাকলি বেগমকে গত ষোলো জানুয়ারি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে ভর্তি করা হয় সেখানে সতেরোই জানুয়ারি দুপুর আড়াইটায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয় আজ বুধবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার ওই ওয়ার্ডে নবজাতক সন্তান নিয়ে বিছানায় ঘুমিয়েছিলেন কাকুলি তার স্বামী জয়লি প্রয়োজনে বাসায় চলে যায় রোগীর পাশে থাকা নবজাতকের ফুপু রেণু বেগম বেলা সাড়ে বারোটার দিকে টয়লেটে যায় তিনি ফিরে এসে দেখে ঘুমিয়ে থাকা কাকুলির পাশে নবজাতকটি নেই তার চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয় এদিকে আমানতগঞ্জ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন মাসুম বাসা থেকে বেরিয়ে সদর রোডে আসার পথে ওই এলাকায় এক মহিলাকে একটি শিশু নিয়ে লুকিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে তার পথ রোধ করে শিশুর ব্যাপারে জানতে চাইলে ওই মহিলা সদ উত্তর দিতে না পারায় তাৎক্ষণিক মাসুম ত্রিপল নাইনে ফোন করলে দুপুর চারটার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ আমি বাসায় ফেরার পথে দেখি মানে মহিলা মানে তা একটা বাচ্চা মানে উনি এমনভাবে মানে পেঁচিয়ে নিছে মানে মনে হয় কি আমার দ্বারে মানে বাচ্চাটা আসলে মানে জীবিত না মৃত মানে ওনার বাচ্চা নাকি এইরকম আমার একটা ডাউট লাগছে ওনার দেখিয়া ডাউট লাগার কারণে আমি জিজ্ঞেস আসলে আচ্ছা, বাচ্চাটা কার তখন উনি বলছে যে বাচ্চা এটা আমার আমি আপনার বাচ্চা আপনি ওইভাবে পাশেই নিয়েছেন কেন ও তো মারা যাইবে না ও মারা গেছে দেখি কি কারণ না বাচ্চা আমার একজনে দিছে আমি এরকম মেডিকেল দিয়ে আনছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেডিকেল দিয়ে এ সময় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুইয়া জানান অসৎ উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হতে পারে শিশু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি বাচ্চাটি গতকালকে জন্মগ্রহণ করেছে আজকে প্রায় ঘন্টা দেড়েক আগে হঠাৎ করে সেরে বাংলা থেকে নাই হয়ে যায় তখন আমরা তাৎক্ষণিকভাবে এই সংবাদ চারদিকে পেয়ে যাই মেডিকেলের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে আমরা খুব দ্রুতই তার বিরুদ্ধে মামলা নেব গারদখানা ক্যামেরা নিয়ে গারদখানা যাবো ঢুকতেছে কথা বলছেন হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার বাবাকে আনিয়া পুলিশে বাজার দিয়া মামলা দিয়া অফিসে করে